मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लें আজকের ঘটনা কি এই সময় কম শুরু করো तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ তো কি অবস্থা দর্শক ভাইয়েরা আজকেও আপনাদের হাসানোর জন্য সোশ্যাল মিডিয়াতে উলট পালট করে অনেক খোঁজাখুঁজি করার পর অস্থির বাঙালি আপনাদের মাঝে হাজির হলাম যেগুলো দেখার পর আপনিও না হেসে থাকতেই পারবেন না তো এই ভিডিওটি খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে তার আগে বলেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন তো বেশি কথা না পারি ভিডিওটি শুরু করা যায় নয় মেয়েদের যা অবস্থা হঠাৎ কোনো ছেলের কাছে মেয়েদের রং নাম্বার আসলে যা অবস্থা হয় হ্যালো নাম হ্যালো এ ওয়া وانا بايدك اكسسوار كيفك؟ الحمد لله পরীক্ষা দিতে গিয়ে নকল করে লেখার পর যদি পাশে দেখি সিসিটিভি ক্যামেরা তখন যা অবস্থা হয় আর কি। عليكم السلام سلام عليكم وعليكم जली ना तेरी भी जली ना তারপর কোনো জায়গায় ইংরেজি বলতে দেখলে দশ দিন হাসপাতালে থাকতে হবে So I am help me. Uh, I am help me giving the reso- uh, rice. So because uh, because uh, because uh, um, fu- uh, over I uh, full মানে এরপর কোনো চাকরি ট্রেনিংয়ে গিয়ে না দেখেই যখন হুশ থাকে না তখন তারা কি কি করে I got broads in Atlanta. Just to the lean, the family. Credit बेसी बेसी बात नहीं चल चल चल चल चल दस किलो नहीं उठा तुझसे चल <laughs> उठा उठा बस दस किलो है उठा प्यार की राह में चलना no, no, no, no. मारो मुझे मारो मारो मुझे मारो मारो আচ্ছা ভাই এই ভাইয়ের সাথে এইটা করা কি ঠিক হলো অন্য ಹಂಗೆ ಬರ್ತೇಳಿದ <laughs> আর এখানে এইটা কি হলো রে ভাই I got broads in Atlanta. Just to lean the family. Credit card. no, no, no, no. <laughs> ভালোবাসা কাকে বলে তাই এই দাদি দাদিকে দেখে শিখে নি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর নতুন দর্শক হয়ে থাকলে আমার ইউটিউব হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব হ্যাঁ। করে পাশে থাকবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে no oh, no no no <laughs> <laughs>